بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير وقال تعالى ইন্না কাদালিকা নাজজিল মুহসিনিন সমস্ত তারিফ প্রশংসা রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কল্যাণ দিয়ে থাকেন মানুষের কেউ কল্যাণও দিয়ে থাকেন যে রব্বুল আলমিন যখন মানুষের কল্যাণ চান এই কল্যাণে কেউ বাধা দিতে পারে না আর যদি রব্বুল আলমিন করে ক্ষতি চান তাহলে এই ক্ষতি কেউ ঠেকাতে পারে না যে রব্বুল আলমিন হচ্ছেন ক্ষতির মালিক লাভের মালিক রব্বুল আলমিনের হাতে এ সমস্ত রয়েছে এবং যে রব্বুল আলমিন বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করেন বাঁচান সে রব্বুল আলমিনের দরবার আমরা সকলেই অন্তরে অন্তরে স্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি যিনি করোনা ভাইরাস থেকে বাঁচার বহু উপায় রয়েছে শরীয়তের শরীয় দৃষ্টিকোণ থেকে ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে তা বিস্তারিত আলোচনা করবো মা তৌফিকিল্লা বিল্লাহ আলাই হে তালাই হনিব রাবুল আলমিন আমাদেরকে মুসিবত দেন বিপদ দেন সুখ শান্তি দেন সব কিছু হচ্ছে রাবুল আলমিনের হাতে রাবুল আলমিন আমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করতে চান মানুষকে রাবুল আলমিন বিভিন্ন পালা মুসিবত দিয়ে পরীক্ষা করতে চান এতে যাচাই করতে চান যে কে ইমানদার কে ইমানদার নয় কে বেইমান কে ইমান কার নষ্ট হয়েছে সে ইমানের দিকে ফিরে আসবে যাদের ইমান দুর্বল তারা যেন ইমান মজবুত করতে পারে এই বিপদ আপদে এবং যারা অমুসলিম মুসে কাভে তারা যেন হেদায়তের পথ হয়ে আসতে পারে রবুল আলমিন সম্পর্কে যেন দৃঢ় ধারণা করতে পারে এই সমস্ত শিক্ষা রয়েছে বিভিন্ন বালা মুসিবতে আসুন আমাদের হ্যাঁ আমরা কিছুদিন থেকে অত্যন্ত চিন্তায় চিন্তিত রয়েছি যে এই করোনা ভাইরাস সম্পর্কে করোনা ভাইরাস সম্পর্কে আমরা কিভাবে বাঁচব এ বিষয়টি অত্যন্ত জরুরি এবং ইতিপূর্বে বহু আলামাইকে রাম বিশেষজ্ঞ এবং অন্যান্য অন্যান্যরা বলেছেন কিন্তু আমি ইনশাল্লাহ আজকে থেকে প্রায় কয়েকটি পর্ব আলোচনা করব করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় ইনশাল্লাহ এতে আমি প্রায় পঞ্চাশটি উপায় বলবো যা হচ্ছে শরীয়তের মানদণ্ডে রয়েছে এই উপায় রয়েছে দুনিয়াবি উপায় তো বহু রয়েছে সেগুলো আমরা ইনশাল্লাহ বলবো না কারণ সেগুলো আপনারা জানেন শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপনি এই করোনা ভাইরাস থেকে কিভাবে বাঁচবেন এই বিষয়টা আপনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে জানতে হবে আমি আপনাদের সামনে সুরাতুল আনামের সতেরো নম্বর আয়াত পাঠ করেছি রবুল আলমিন বলছেন আর যদি আল্লাহ তোমাকে কোনো দুর্দশা দ্বারা স্পর্শ করেন আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি করতে চান দুর্দশা দিয়ে তোমাকে স্পর্শ করতে চান আল্লাহ যদি তোমার বিপদ আপদ দেন ফালা কাশিফালাহু তিনি ছাড়া এই তিনি ছাড়া আর কেউ এটা দূর করতে পারবে না যদি রব্বুল আলমীর কাউকে করোনা ভাইরাস দিয়ে পরীক্ষা করতে চান তাহলে তিনি ছাড়া এই করোনা ভাইরাস থেকে আর কেউ রক্ষা করতে পারবে না রবুল আলমিন এ কথাই বলছেন ওয়াইয়াম আল্লাহ যদি আল্লাহ যদি তোমাকে কোনো ক্ষতি পৌঁছান কোনো ক্ষতি দ্বারা স্পর্শ করতে চান ক্ষতিতে ফেলতে চান তাহলে তিনি ছাড়া কেউ এটাকে রক্ষা করতে পারবে না ফালা কাশে ফালাউল্লাহ তিনি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না ওয়াইয়াম সাসকা বেখাইরিন ফাহু আলা কুলেশন কাদির আর তিনি যদি আপনার কল্যাণ দ্বারা কল্যাণ চান তিনি যদি কল্যাণ দ্বারা স্পর্শ করেন তবে তিনি ছাড়া কেউ এর উপর ক্ষমতাবান নয় তিনি যদি তোমার কল্যাণ চান তাহলে তিনি হচ্ছেন ওর উপরে ক্ষমতাবান তিনি ছাড়া আর কেউ ক্ষমতা রাখে না সম্মানিত ভাতৃমণ্ডলী আসুন আমরা এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি আমরা এই আয়ের দ্বারা প্রমাণ পেলাম যে রব্বুল আলমী যদি আপনার ক্ষতি করতে চান পৃথিবীর কোনো শক্তি আপনার উদ্ধার করতে পারবে লাভ করতে পারবে না রব্বুল আলমী যদি আপনার উপকার করতে চান পৃথিবীর কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারবে না একমাত্র সুপার পাওয়ার হচ্ছে রব্বুল আলমিনের হাতে সময় তো ভাই বন্ধু আমার তাহলে আপনাকে করোনা ভাইরাস থেকে আপনি কিভাবে বাঁচবেন এই মর্মে বেশ কয়েকটি পয়েন্ট আপনার সামনে বলা হবে আজকে মোটামুটি তিন থেকে চারটি বলা হবে ইনশাল্লাহ পরবর্তীতে বাকিগুলো আলোচনা করা হবে কারণ আমাদের আজকে পনেরো এগারোটা থেকে অনলাইনে হাদিসের ক্লাস আছে জন্য আমরা আজকে খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করব এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য সবচাইতে উত্তম মাধ্যম হচ্ছে যে আপনি রাবুল আলমিনের ব্যাপারে ভালো ধারণা রাখবেন রাবুল আলমিন সম্পর্কে ভালো ধারণা রাখবেন সুধারণা রাখবেন রাবুল আলমিন সম্পর্কে আপনি খারাপ ধারণা রাখবেন না রাবুল আলমিন এর ব্যাপারে আপনাকে ভালো ধারণা রাখতে হবে এবং রাবুল আলমিন ব্যাপারে ভারত ভালো ধারা রেখে ধারণা রেখে আপনাকে ভালো কাজ করতে হবে সৎ আমল করতে হবে কারণ আব্বুল আলমীর সম্পর্কে আপনি কখনোই খারাপ ধারণা রাখতে পারবেন না কারণ আব্বুল আলমিন হচ্ছেন আপনার সঙ্গে মাস ধারণকারীদের সাথে সাহায্য সহযোগিতা একমাত্র আপনার আমার সাথে সাথে রয়েছে আপনাকে রব্বুল আলমিন সম্পর্কে এই বিপদেও করোনা ভাইরাসেও আপনাকে রাব্বুল আলমীর সম্পর্কে সুন্দর ধারণা রাখতে হবে হতে পারে যেতে অনেক অনেক কল্যাণ রয়েছে আপনার জানা নেই আমার জানা নেই কিন্তু এতে অনেক অনেক কল্যাণ রয়েছে রব্বুল আলমীর সম্পর্কে ভালো ভালো ধারণা রাখবেন রাব্বুল আলমীর সম্পর্কে আপনি কখনোই খারাপ ধারণা রাখবেন না এ করোনা ভাইরাস আমাদের এটাও শিক্ষা দিচ্ছে এবং এখান থেকে বাঁচার জন্য আরেকটি পথ হচ্ছে যে এই বিপদেও এই মুহূর্তেও আপনি সদা সর্বদা রব্বুল আলমিনের প্রতি ভালো ধারণা রাখবেন করোনা ভাইরাস থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে যে আপনি রব্বুল আলমিন সম্পর্কে ভালো ভালো ধারণা রাখুন এ কথা বলবেন না যে রব্বুল আলমিন আমাদেরকে আজাব কেন দিচ্ছেন কেন দিলেন ইত্যাদি না না না রব্বুল আলমিন এতে কল্যাণ রেখেছেন হতে পারে এতে বহু রকমের উপকার রয়েছে সেটা আপনার জানেন আমার জানেন রব্বুল আলমিন জানেন অতীব সদা সর্বদা একমাত্র সুধারণা রাখবেন রব্বুল আলমিন সম্পর্কে রব্বুল আলমিন সম্পর্কে আপনি কখনোই খারাপ ধারণা রাখবেন না কারণ আপনি রব্বুল আলমিনের সম্পর্কে ভালো ধারণা রাখবেন এবং এই মর্মে হাদিসে কুদসিতে পাওয়া যায় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى يقول ان الله يقول انا عند ظن عبدي بي وانا معه اذا دعاني হাদিসে কুদসিতে বলা হয়েছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং রসুলাম বলছেন যে ইয়াকুল নিশ্চয় আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেন আনা আবদি আল্লাহ বলেন যে আমার বান্দার ধারণা অনুযায়ী আমি আছি বান্দা যেমন ধারণা করবে ঠিক সেইভাবে বান্দা তার ফলাফল পাবে এবং রব্বুল আলমিন বান্দার ধারণার সাথে আছে বান্দার ধারণা যেমন হবে ঠিক সেইভাবে সে ফলাফল পাবে তাহলে আপনাকে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য রব্বুল আলমিনের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে রব্বুল আলমিনের ব্যাপারে ভালো ধারণা রাখতে হবে আল্লাহ বলছেন হাদিসা কুৎসিতে বলা হয়েছে আনা আইন্দা জান্নে আব্দি বি ওয়ানা মা হুইদা দাহানি হাদিসা কুৎসিতে বলা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে আমার বান্দার ধারণা অনুযায়ী আমি আছি আর যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সরা দেই ওয়ানা মাহু দা দানি বান্দা যখন আমাকে ডাকে আমি ডাক আমি তার ডাকে সারা দিই এই হাদিসে কুলসি থেকে শিক্ষা পাচ্ছি যে এই করোনা ভাইরাসেও রাব্বুল আলমীর সম্পর্কে আপনাকে ভালো ধারণা রাখতে হবে রাব্বুল আলমীর সম্পর্কে আপনি খারাপ ধারণা রাখতে পারবেন না রাব্বুল আলমিন আপনার কল্যাণ ব্যাপারে জানেন তিনি যদি আপনার কল্যাণ করতে চান এই পৃথিবীর কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারবে না তিনি যদি আপনাকে অকল্যাণ করতে চান পৃথিবীর কোনো শক্তি কল্যাণ সরাতে পারবে না অতএব সদা সর্বদা এবং করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আপনাকে সদা সর্বদা একমাত্র ভালো ধারণা রাখতে হবে রাব্বুল আলমিন সম্পর্কে তাহলে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আপনি সবচাইতে বড় আপনার মাধ্যম হচ্ছে যে আপনি রব্বুল আলমিনের প্রতি সুধারণা রাখবেন খারাপ ধারণা রাখবেন না খারাপ ধারণা রাখা হচ্ছে জাহেলি জাহেলদের কাজ অজ্ঞ মূর্খতার কাজ আপনি রব্বুল আলমিনের প্রতি সুধারণা রাখেন তিনার কাছে বেশি বেশি দোয়া করেন তিনি এই মানে বিপদ দিয়েছেন তিনি একমাত্র উদ্ধার করতে পারবেন কেউ উদ্ধার করতে পারবে না দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে বাঁচার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আল্লাহ রাবুল আলমিন সম্পর্কে বিশ্বাস রাখতে হবে সুধারণা রাখতে হবে এবং আপনার হৃদয়টা একমাত্র রব্বুল আলমিনের দিকে ঝুঁকে থাকবে হৃদয় থেকে মন থেকে জুমন থেকে বলবে যে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ ছাড়া অন্যের দিকে আপনি আপনার হৃদয়কে ঝোঁকাবেন না সুতরাং যে ব্যক্তি রব্বুল আলমিনের সঙ্গে হৃদয় সম্পর্ক করতে পেরেছে সে রাবুল আলমিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে রাবুল আলমিন সম্পর্কে আপনার আপনার সম্পর্ক আরো দৃঢ় হবে রাবুল আলমিন সম্পর্কে আপনি আপনার সম্পর্ক আরো মজবুত করেন তাহলে আপনার সম্পর্ক যেমন হবে সেদিকে আপনাকে সপোর্ট করা হবে তাহলে করোনা ভাইরাসে বাঁচার জন্য আরেকটি মাধ্যম হচ্ছে উপায় হচ্ছে যে একমাত্র রাবুল আলমিন সম্পর্কে সুদারণ দৃঢ় বিশ্বাস রাখ রাবুল আলমিনের সাথে আপনার ঈদের সম্পর্ক হবে আপনি হৃদয় থেকে মন থেকে সবসময় একমাত্র রাবুল আলমিনের দিকে ফিরে আসবেন রাবুল আলমিন ছাড়া অন্য কারোর দিকে ঝুঁকবেন না অন্য কেউ আপনাকে বাঁচাতে রক্ষা করতে পারবে না এই মেহাদিস হাদিস বলা যায় নবী সাল্লাম বলেছেন মান তাল্লাকা সাইয়ান উকেলা যে জাতিকে মানে সম্পৃক্ত হয় মান তাল্লাকা সাইয়ান যে ব্যক্তি যার দিকে ঝুঁকে উকেলা এলেহে তাকে তার দিকে সপোর্ট করা হয় তাহলে এই করোনা ভাইরাসের সম্পর্কে এই থেকে বাঁচার জন্য আপনি রব্বুল আলমিনের দিকে ঝুঁকবেন রব্বুল আলমিনের কাছে বিনয়ী হয়ে নম্র হয়ে ভদ্র হয়ে একমাত্র রব্বুল আলমিনের কাছে আশ্রয় চাইবেন রব্বুল আলমিনকে বলুন যে আল্লাহ তুমি বিপদ থেকে বাঁচাও তিনি ছাড়া আর কেউ বিপদ থেকে বাঁচাতে পারবে না তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে তাহকিক তাওহিদ তাওহিদের বাস্তবায়ন এবং একমাত্র এই বিপদ থেকে রক্ষা করতে পারবে রাব্বুল আলমিন রাব্বুল আলমিন ছাড়া কেউ রক্ষা করতে পারবে না এটাও তিন নম্বর উপায় যে রাব্বুল আলমিন যদি আপনার ক্ষতি করতে চান এই ক্ষতি কেউ ঠেকাতে পারবে না কেউ উপকার করতে পারবে না যদি রাব্বুল আলমিন আপনার কল্যাণ চান তাহলে আল্লাহ কল্যাণের মালিক এ কল্যাণ কেউ এড়াতে পারবে না রব্বুল আলমিন সম্পর্কে এই তৌহিদের বাস্তবায়ন রাখতে হবে এই তৌহিদ মজবুত করতে হবে একমাত্র ক্ষতির মালিক হচ্ছেন রব্বুল আলমিন একমাত্র উপকারের মালিক হচ্ছেন রব্বুল আলমিন অতএব এ বিষয়টাও বলে দিই যে তিন নম্বর উপায় হচ্ছে যে রব্বুল আলমিন সে সম্পর্কে সুধারণা রাখার পরে পরে তৌহিদের বাস্তবায়ন করতে হবে একমাত্র বিপদ থেকে উদ্ধারকারী হচ্ছেন রব্বুল আলমিন রব্বুল আলমিন ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না রব্বুল আলমিন আপনার যদি অকল্যাণ চান কেউ কল্যাণ দিতে পারবে না রব্বুল আলমী যদি আপনার ক্ষতি করতে চান কেউ আপনার লাভ করে দিতে পারবে না এই মর্মে সুরা সুরা আনায়মের সতেরো নম্বর আয়তে রব্বুল আলমী বলছেন আল্লাহ তোমার যদি তোমাকে কোনো দুর্দশা দ্বারা স্পর্শ করেন আল্লাহ যদি তোমার ক্ষতি করতে চান বিপদ আপদ দিতে চান করোনা ভাইরাস আল্লাহ আপনাকে আক্রান্ত করতে চান আল্লাহ ছাড়া কেউ আমি রক্ষা করতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার তৌফিদার করুন আমিন আর যদি কোনো কল্যাণ দ্বারা স্পর্শ করেন তবে তিনি তো সব কিছুর উপরে পান রাবুল আলমী যদি আপনার কোনো ক্ষতি করেন কেউ এই ক্ষতি ঠেকাতে পারবে না দূর করতে পারবে না বাঁচাতে পারবে আর যদি তিনি আপনার কল্যাণ চান আপনার করোনা ভাইরাস সহ সমস্ত বিপদ আপদ থেকে বাঁচাতে চান তাহলে একমাত্র ক্ষমতার মালিককে রব্বুল আলমিন তো একনিষ্ঠতার সাথে রব্বুল আলমিনের তৌহিদকে মেনে নিতে হবে একনিষ্ঠতার সাথে এই বিষয়টা মেনে নিতে হবে যে রব্বুল আলমিন ছাড়া আপনাকে কেউ বাঁচাতে পারবে না রব্বুল আলমী ছাড়া আপনার কেউ রক্ষা করতে পারবে না এবং তিনার হাতে রয়েছে ক্ষমতা তিনি হচ্ছেন ক্ষমতার একমাত্র অধিকার ইল্লাহ আকাশ এবং জমিনের মালিক হচ্ছেন রব্বুল আলমী এবার মর্ম আরেকটি আয়াত বলি সুরা ইউনুসের একশো সাত নম্বর আয়াতে রব্বুল আলমিন বলছেন ওয়াইয়াম সাসকাল বেদুরিন ফালা কাশফালা ইল্লাহু ওয়াইম ইরুদকা বিখাইরিন ফালা রাদ্দ লিফাদলি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম সূরা ইউনুসের 7 একশো সাত নম্বর আয়াতে রব্বুল আলমিন বলছেন আর আল্লাহ যদি তোমাকে কোনো ক্ষতি পৌঁছান তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই রব্বুল আলমিন যদি তোমার আপনার ক্ষতি করতে চান তাহলে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে কেউ পারবে না কেউ দূর করতে পারবে না আর তিনি যদি তোমার কল্যাণ চান রাবুল যদি তোমার কল্যাণ চান তবে তার অনুগ্রহের কোনো প্রতিরোধকারী নেই আল্লাহ যদি কল্যাণ করতে চান তাহলে তার অনুগ্রহ কেউ বাধা দিতে পারবে না কেউ প্রতিহত প্রতিরোধ করতে পারবে না ইউসুই গবিহিমাইয়া শাহ বিনা এবাদিহি তিনি তার বান্দাতে যাকে ইচ্ছা তাকে তা দেন রব্বুল আলমী যাকে ইচ্ছা কল্যাণ দেন রব্বুল আলমী যাকে ইচ্ছা অকল্যাণ দেন এটা হচ্ছে রব্বুল আলমিনের হাতে এটা আল্লাহুল আলমিন যাকে ইচ্ছা তাকে কল্যাণ দিতে পারেন অমঙ্গল দিতে পারেন ওহবল গফুর রাহিম তিনি পরম ক্ষমাশীল অতি দয়াল তাহলে আমরা এই করোনা ভাইরাস সম্পর্কে তিনটা পয়েন্ট জানতে পারলাম যে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আপনাকে একমাত্র ভরসা করতে হবে রব্বুল আলমিন সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে তিনি আপনাকে ইনশাল্লাহ রক্ষা করবেন দুই নম্বর হচ্ছে বাঁচার উপায় যে রব্বুল আলমিনের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং হৃদয়কে একমাত্র আল্লাহর দিকে ঝুঁকিয়ে রাখতে হবে আল্লাহ ছাড়া কাউরের দিকে যোগাবেন না তিনি আপনাকে রক্ষা করবেন তিন নম্বর উপায় হচ্ছে যে আপনি তাওহিদের বাস্তবায়ন করেন তিনি আপনার ক্ষতি চাইলে কেউ লাভ করতে পারবে না তিনি যদি লাভ কল্যাণ করতে চান কেউ ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ এইভাবে আরো কয়েকটি পর্ব আসবে করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় এ মর্মে প্রথম পর্ব আলোচনা করলাম ইনশাআল্লাহ পরবর্তীতে আরো বাকি পর্ব আলোচনা হয় প্রায় ইনশাআল্লাহ পঞ্চাশ ষাটটি উপায় ইনশাআল্লাহ বলবো আমি আপনাদের সামনে আল্লাহ আমাদের সকলকে করোনা ভাইরাস সহ সকল বিপদ আপদে রক্ষা করেন আল্লাহ আমিন আল্লাহ ইন্নি আউদ বিকা মিনাল বারাসে والجنون والجزام ومن سيء الأسقام اللهم إني أعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله আমাদের এখন অনলাইনে হাদিসের ক্লাস শুরু হবে আপনারা যারা যেখানে আছেন ইনশাআল্লাহ আমাদের জুমের মাধ্যমে অনলাইন ক্লাস হবে আপনারা ক্লাস শরিক হন আল্লাহ আমাদের সবাইকে তৌফিদার করুন আল্লাহ